আমি একা হায়রে একা থাকতে চাই তোর কারণে জীবনটা যে পুইরা হইল মনটায় আমার কেঁদে মরে বুকের ভেতর ছটফট করে তোরই জন্য হাহাকারে ঘুম তো চোখে নাই ভালোবাসি কত তোরে বোঝাবো যে কেমন করে তুই তো বুঝলি না রে আমায় পর করলি আমায় আমি এক আমার হাতে বলেছিলি থাকবি সাথে সব কিছু ভুলে রে তুই রইলি কার বুকে হাত হাত রাখিয়া আমার হাতে বলেছিলি থাকবি সাথে সব কিছু ভুইলা হাতে তুই রইলি কার বুকে হাত ঘরে বসে না রে তোরই স্মৃতি মনে পড়ে কেমন করে থাকবো একা তুই তো কাছে না ওই আমি একা একা থাকতে চাই তোর কারণে জীবনটা যে পুইরা হইল ছাই ওই আমি একা কইরা হইল প্রেমের নামে দিয়া জ্বালা করলি শুধু অবহেলা কি ক্ষতি করেছিলাম তোর বল না আমায় বল প্রেমের নামে দিয়া জ্বালা করলি শুধু অবহেলা কি ক্ষতি করেছিলাম তোর বলায় আমায় বল মনে আমায় পড়বে একদিন তুই তো ঠিকই বুঝবি সেদিন কানতে কানতে শেষ হবে না তোর চোখের জল আমি একা একা থাকতে চাই তোর কারণে জীবনটা যে পুইরা হইল ছাই ওই আমি একা হৃদয় আমার কেঁদে মরে বুকের ভেতর ছটফট করে তোরই জন্য হাহাকারে ঘুম তো চোখে না ভালোবাসি কত তোরে বোঝাবো যে কেমন করে তুই তো বুঝলি না রে আমায় পর করলি আমায় घटा से